ওকে আজকে আমরা শিখব হচ্ছে Facebook video view ad campaign আমরা গত পর্বের ক্লাসগুলোতে দেখেছিলাম traffic engagement engagement message conversation এবং পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন দেখাচ্ছিলাম যদি এই ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউবে চলে যাবেন ফ্রিলান্সার রাজু এখানে যাওয়ার পর আপনি পাবেন হচ্ছে এখানে যদি যান ফেসবুক এটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের অ্যাড ক্যাম্পেইন এবং এটা হচ্ছে মেসেজ অ্যাড ক্যাম্পেইন এবং এটাতে যদি যান সেটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেন এবং পেজ লাইক অ্যাড ক্যাম্পেন এখানে এই কয়টা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেনের ক্লাস এবং যদি আপনার পেজ যদি রেস্টেক খায় ঠিক আছে রেস্টেক খায় তাহলে আপনি এটা দেখে সলভ করে ফেলতে পারবেন এবং ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এটা একটা ক্লাস হয়েছে এবং সব সব মানে ফেসবুক সব সেট তৈরি করার একটা ক্লাস হয়েছে এবং ফেসবুক বিজনেস পেজ প্রোফাইল তৈরি করার মানে ফুল সেট তৈরি করার পেজ সেট তৈরি করার ক্লাসটা হয়ে গেছে আজকে আমরা শিখবো হচ্ছে Facebook video view ad campaign হ্যাঁ হাসিবুর আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে ওকে হ্যাঁ, হ্যাঁ, ওকে ঠিক আছে আমি আমি খালি ভুলে যাচ্ছি ঠিক আছে আমি চলে যাবো হচ্ছে ফেসবুক ফেসবুক সরি ইউটিউব আমি চলে যাবো ফাইবার ডট কম আমি শুধু ভুলে যাচ্ছি আজকে চাপে আছি তো কাজ নিয়ে তো ওকে যাই হোক তো এখানে আমি লিখবো হচ্ছে Facebook video video view view view ad campaign हो देखिए पाई के ना video view ad Facebook video view ad দেখি কেউ এরকম সার্ভিস দেয় কিনা হ্যাঁ এই একজন পাওয়া গেছে ইউটিউবের ভিডিওগুলো এখানে প্রচার করে ইউটিউব ভিডিও ভিউ ফাইবারে রিলস ওকে একটা নতুন একটা কাজ আছে ইনস্টাগ্রাম রিলস এটা আমি শিখাবো এটা চাহিদা আছে মার্কেট প্লেসে কাজ ভিডিও ভিউ আমার মনে হয় এখানে ফেসবুকটা এই কিওয়ার্ডটা ইউজ করা হয় না video view video view ad campaign. video view ad campaign লেগে দেখি এবার পাই কিনা I will set up YouTube video and Google ad campaign okay Facebook video view এখানে এই সার্ভিসগুলো মনে হয় ফেসবুকে দিতেছে না কেউ আমরা চাইলে কিন্তু দিতে পারি I set up YouTube video view এখানে ফেসবুকের ভিডিও ভিউর কোনো সার্ভিস দিতেছে না কেউই দিতেছে না মনে হচ্ছে ভিডিও ভিউ এখানে কেউই দিতেছে না সার্ভিসগুলো তো সমস্যা নাই অ্যাড ক্যাম্পেনের ভিতরে যাই দেখি Facebook ad campaign Facebook ad campaign এটা লিখে সার্চ করি দেখি এখানে কি কি সার্ভিসগুলো আছে ফেসবুক অ্যাড সেট ওকে এখানে যদি যাই আমি একটা জিনিস দেখাইতেছি এগারোটা অর্ডার রানিং আছে পঁচিশ ডলার করে বেসিক প্যাকেজ কি কি অ্যাড ক্যাম্পেইন পারেন হ্যাঁ এবার আসি এই জায়গায় তার মানে হচ্ছে তারা নির্দিষ্ট করে ভিডিও অ্যাড ক্যাম্পেইন বা ভিডিও ভিউয়ের অ্যাড ক্যাম্পেইনের জন্য কোনো গিগ পাবলিশ করে নাই এখানে ডাইরেক্টলি তারা যেটা করছে তারা কি কি অ্যাড ক্যাম্পেইন পারে সেটা এখানে তুলে ধরছে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ট্রাফিক এটা আমরা শিখেছি পোস্ট এঙ্গেজমেন্ট শিখেছি পেজ প্রমোশন শিখেছি মেসেজ অ্যাড ক্যাম্পেইন শিখেছি এবং কনভারসেশন আর মেসেজ একই সেমই ধরতে গেলে ব্যাপার না এখানে আরও কিছু বাদ আছে এগুলো আমরা শিখিয়ে দিব এখানে যেটা করতেছে তারা একটা গিকের ভিতরে সম্পূর্ণ ওয়াল সার্ভিস দিতেছে আর এখানে যারা অ্যাড ক্যাম্পিং নিয়ে কাজ করে তাদের উঠতে খুব অল্প সময় লাগে এই কাজটা একটু কঠিন কঠিন বলতে কি আপনার প্রথম অবস্থায় কঠিন কঠিন লাগবে কিন্তু এখানে একটু হার্ড ওয়ার্ক করলেই এটা কোনো বিষয়ই না আপনার কাছে একদম সিম্পল হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা আরও এক্সটার্নাল যেমন শপিফাই অ্যাড ক্যাম্পেইন যদি আমি যদি দেখাই এখানে অ্যাড ক্যাম্পিংটা কপি করি আমি শপিফাই লেখি যদি Shopify API Shopify Shopify Shopify ad campaign এগুলোর প্রচুর চাহিদা মার্কেটে প্রচুর চাহিদা একজনে দেখেন কি পরিমাণ কাজ পায় এই শপিফাই স্টোরের অ্যাড ক্যাম্পেইন রান করতে প্রচুর কাজ এগারো মানে এক হাজার আটশো বারোটা কিন্তু সার্ভিস অ্যাভেলেবল আছে এখানে এখানে আপনি দেখতে পারবেন কতটা দাম মানে প্রাইসটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে ডিমান্ডটা কত এখানে দেখেন আশি ডলার পঞ্চান্ন ডলার বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার চল্লিশ ডলার তিরিশ ডলার মানে বেসিক প্যাকেজটা এটা যদি মানে মনে করেন যে বেসিক প্যাকেজটা যদি এত হয় তাহলে ভিতরে কীরকম হতে পারে আরও এক্সট্রা মানে এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার মান্থলি বেসিক প্যাকেজগুলো মানে মাসিক ভিত্তিতে আপনাকে চুক্তিতে চলে যেতে হয় একটা বাইরে যদি আপনি ভালোভাবে কাজ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে চুক্তিতে নিয়ে চলে যাবে খুব সহজেই এখানে দেখেন বেসিক প্যাকেজ দিছে হচ্ছে বিশ ডলার কেবল স্ট্যান্ডার্ড দিছে কত তিনি কি করবে স্ট্যান্ডার্ডে কাজ করবে কয়দিন চার দিনে একটা অ্যাড সেট করে দিবে এখানে নিচ্ছে কত দুইশো ডলার কোথায় বিশ ডলার আর কোথায় দুইশো ডলার এবং প্রিমিয়াম নিচ্ছে তিনশো ডলার তার মানে হেভি ডিমান্ড এই সার্ভিসটা যদি এখানে যদি আমরা এই অ্যাড ক্যাম্পিনগুলো শিখে সার্ভিসগুলো দিতে পারি আর এখানে মজার বিষয় হচ্ছে যারা অ্যাড ক্যাম্পিনের সার্ভিসগুলো দেয় তাদের অন্য কোনো সার্ভিস দেওয়ার প্রয়োজন পড়ে না এটা এটা কখনো বন্ধ হবে না যতদিন ফেসবুক আছে এটা কখনোই বন্ধ হবে না এই অ্যাড ক্যাম্পেন দেখেন মাত্র দুইটা গিক দিচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের শুধু অ্যাড ক্যাম্পেন অ্যাড ক্যাম্পেন করেই কিন্তু তিনি মাঠ কাঁপাইতেছে দুই হাজার বিশের অক্টোবরে আসছে টোটাল দুই বছরের কেরিয়ার এটা এখানে অনেকে আছে আরও কম সময় আসছে ঠিক আছে যদি এই লোকটারে দেখি সানগ্লাস মালগ্লাস দিয়ে তো পাড়াই ফেলতেছে ওকে একুশে আসছে একুশের ফেব্রুয়ারিতে আসছে মোটামুটি এগারো বারো মাস হয়েছে আর কি আই থিঙ্ক বেশি হতে পারে তো এখানে দেখেন শুধু কি দিতেছে সার্ভিসগুলো এখানে দিছে কি মানে Facebook ad campaign Shopify ad campaign নিয়েই কাজ করতেছে আমরা শপিফাই অ্যাড থেকে শুরু করে যত রকমের অ্যাড ক্যাম্পেইন আছে বি মানে গুগল বিং ইয়াহু তারপরে আপনার ফেসবুক এখানে যত ধরনের পেড ক্যাম্পেইন আছে সব ধরনের পেড ক্যাম্পেইন আপনাদেরকে শেখাবো যাতে এই পেড ক্যাম্পেনের সার্ভিস দিয়েই মানে অ্যাড ক্যাম্পেনের সার্ভিসগুলো দিয়েই এখানে কেরিয়ার ডেভেলপ করা যেতে পারে তো আপনার ইচ্ছা এখন কাজগুলো আগে শিখতে হবে এই কাজগুলো যদি শিখেন আপনাকে যে শুধু ফাইবার কাজ করতে হবে এরকম না বাংলাদেশের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে বা কোম্পানি আছে যেখানে তারা কিন্তু প্রতি মাসে সার্কুলার সারে বিভিন্ন কোম্পানি থেকে যেমন অ্যাডভার্টাইজারের প্রয়োজন পড়ে ডিজিটাল অ্যাডভার্টাইজার অথবা ডিজিটাল মার্কেটার প্রয়োজন হতে পারে ঠিক আছে তাদের যে কাজগুলো করতে হয় মূলত এই অ্যাডভার্টাইজিংয়ের কাজগুলো করতে হয় অ্যাড ক্যাম্পেনের কাজগুলো করতে হয় ভালো বেতনে কিন্তু আপনাকে নিয়োগ পেতে পারেন এগুলো কাজ যদি আপনার জানা থাকে ঠিক আছে তো অনেক কোম্পানি আছে যারা এরকম ফ্রিলান্সার খুঁজে যারা মূলত ফেসবুক অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ করে আর চাইলে আপনি তো লোকাল মার্কেট তো আছে ফেসবুক ওইখানে কিন্তু আপনি ভালো সার্ভিসটা দিতে পারবেন ভালো সার্ভিস দিতে পারবেন আপনি একটা পেজ তৈরি করে ডেলি পোস্ট করেন এবং কার কার কাজ করতেছেন মানে কোন কোন ক্লায়েন্টদের কাজ করতেছেন সেগুলো আপনি ওই প্রোফাইলের ভিতরে পোস্ট করেন আর ব্যানারগুলো সুন্দর করে একটা অ্যাড ক্যাম্পিন চালা দেন দেখেন অ্যাড ক্যাম্পিনের জন্য কিন্তু আপনি এক্সট্রা চার্জ দিতে পারেন ধরেন দশ ডলার একটা অ্যাড ক্যাম্পেইন চালাবে ধরেন এখন একশো টাকা ডলার আপনি বলেন যে একশো ডলার ডলার দিবেন আমাকে একশো টাকা করে আপনি ডলার কিনবেন বলবেন যে আমার চার্জ হচ্ছে ধরেন বলবেন যে ভাইয়া বাংলাদেশে তো এত টাকা দিবে না ধরেন আমরা আমেরিকার জন্য আমেরিকা অন্য অন্য কান্ট্রির জন্য যদি আমরা অ্যাড রান করি সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচ হবে কত আমরা মানে আমাদের ফি নেই সর্বনিম্ন মানে পঁচিশ টিকা মনে করেন পঞ্চাশ এর নিচে কিন্তু আমাদের খুব কম মানুষই আছে যারা অ্যাড ক্যাম্পিনে ফি নেয় কিন্তু বাংলাদেশে তো সেটা দিবে না বাংলাদেশে আপনি বলবেন যে আপনার একটা অ্যাড ক্যাম্পিন রান করে দিব আপনি আমাকে এক্সট্রা দুশো টাকা দিবেন মানে ফি দিবেন আমার তাহলে আমি অ্যাডটা রান করে দেখবেন যে খুব স্বেচ্ছায় খুব ভালোভাবে আপনাকে এই অ্যাড রান করার জন্য আপনাকে নিয়োগ দিবে কারণ হচ্ছে দুশো টাকায় খুবই কম ঠিক আছে আপনি অ্যাড ম্যানেজমেন্ট করবেন অ্যাড রান করবেন ডলার কিনে দিবেন আপনাকে দুশো টাকা এটা কোনো বিষয় না তারপরে এক্সট্রা চার্জ নেবেন হচ্ছে ওই যে ফেসবুকের যে মানে চার্জ আছে যেমন বেট আছে সরকারি ট্যাক্স যেটা বলে থাকি আমরা ট্যাক্স আছে ট্যাক্স দিবেন এক দুই ডলার নিয়ে নেবেন তাহলে মোটামুটি আপনার কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট হয়ে যাবে এখান থেকে ঠিক আছে আপনি ডলার কিনতে গেলে দেখা যাবে যে আপনি একশো টাকায় ডলার কিনলেন আপনি ওইখান থেকে তার কাছে বলতে পারেন যে ভাই আমার ডলার একশো টাকা কিনছে আপনাকে একশো পাঁচ টাকা দিতে হবে বা বিশ টাকা দিতে হবে তাহলে দেখা যাবে দশ ডলারের মধ্যে আপনি দুশো টাকা অ্যাভারেজ লাভ করবেন একটা অ্যাড ক্যাম্পেইন রান করলে আপনার মোটামুটি দুই তিনশো চারশো টাকা থাকবে একটা অ্যাড রান করতে কিন্তু সর্বোচ্চ আপনার আধা ঘন্টাও লাগবে না ওকে যাই হোক আমরা বুঝতে পারলাম এখানে কি কি ধরনের অ্যাড ক্যাম্পিং শিখে তারপরে মার্কেট প্লেসে নামতে হবে নয় মার্কেট প্লেসে নেমে কোনো লাভ নাই যদি আপনি কাজ না জানেন এটা আপনাকে অবশ্যই বায়াররা তখন আপনাকে বলবে যে আপনি কাজ জানেন কিনা আর এখানে তো লিখে দিবেন আপনি কি কী অ্যাড ক্যাম্পেইন পারবেন আমরা যতগুলো অ্যাড ক্যাম্পেইন আছে সবগুলোই আপনাকে শেখাবো সমস্যা নেই তো যাই হোক আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পিং এখানে আমরা ক্লিক করবো এটা কি দেখানোর দরকার আছে এই অপশনে কোথায় থেকে আসতে হয় হ্যালো হ্যালো শ্রাবণ ভাই শ্রাবণ ভাইয়ের দেখার লাগবে নাকি আমি দৌড়তে ওকে শ্রাবণ ওকে এখানে তুমি দুইভাবে আসতে পারবা ঠিক আছে যেমন ফেসবুক ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে হলো সার্চ করে আসতে পারবা ফেসবুক স্লাস অ্যাড ম্যানেজার লিখলে এই অপশনে চলে আসতে পারবা আর আগের ভিডিওগুলো না দেখলে তুমি এখানে এসে কোনো লাভ নাই ঠিক আছে তোমার অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হয়ে যাবা আগের ভিডিওগুলো ওইগুলো অ্যাড ক্যাম্পেনের ভিডিওগুলো দেখো তোমার স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিয়েছে ওই ভিডিওগুলোতে ঠিক আছে এখান থেকে ধরো আমি অ্যাড ম্যানেজারে চলে আসলাম এখানে এসে আমি এখানে ক্রিয়েট করব ক্রিয়েট এখান থেকে ভিডিও ভিউ তো এখানে কাহিনী হচ্ছে এই যে আমি এই অ্যাডটা রান করলাম তোমার তো মানে এরকম আসবে না কারণ তোমার অ্যাড ম্যানেজার মানে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে তো তুমি ই করতে পারবা না অ্যাড রান করতে পারবা না তাই না তো তোমাকে আগে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আগের ভিডিওগুলো দেখলে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আসতে গেলে তোমার যেটা করতে হবে Facebook dot com slash ad manager লিখলে চলে আসতে পারবা নো প্রবলেম তো এখানে চলে আসলাম এখানে আসার পরে আমি ভিডিও ভিউতে ক্লিক করলাম ক্লিক করে আমি যেটা করব কন্টিনিউতে ক্লিক করব ওকে <sighs> এখানে একটা নাম দিতে হবে এটা তো বলছি বাই বাইডাফল ধরো আমি অ্যানেল দিয়ে দিলাম নয়া রাজু আহমেদ ধরেন new life new life new life learning learning okay institute এত বড় না লিখে আইটি দিয়ে দিই ওকে দিয়ে দিলাম একটা নাম দিয়ে দেবেন আপনার মনে যা আসে এটা কোনো আপনার বাধ্যতামূলক নাই যে আপনি দিতে পারবেন না অন্য কিছু আপনার যা মনে আসে তাই দিতে পারবেন আমি একটা নাম দিয়ে রাখলাম আমার মনে রাখার জন্য তো আমি এটা দেওয়ার পর এখানে আর কোনো কাজ নাই আপনার এবিসি টেস্টিং আমরা দেখাবো এটা অন্য পর্বে তো এখানে দেখবেন যে ক্যাম্পেইন অবজেক্টিভটা ঠিক আছে কিনা অবজেক্টিভটা দেখবেন যে ভিডিও ভিউ ওকে ঠিক আছে আপনি চাইলে এটা আবার চেঞ্জও করে ফেলতে পারবেন অন্য ক্যাটাগরি অ্যাড চাল মানে রান করতে পারবেন এখানে ক্লিক করলে হয়ে যাবে তো আমি এটা করে আমি নেক্সটে ক্লিক করব আমি নেক্সটে ক্লিক করলাম তো এবার দেখেন এখানে লেখা আছে অ্যাডসেট অ্যাডসেটে এখানে একটা নাম দিতে হয় আপনি যে কোনো একটা নাম দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এমনি Raju Ahmed Ahmed video ad set okay একটা নাম দিয়ে দিলাম কোনো সমস্যা নেই এটাতে কোনো বাধ্যতামূলক নাই আপনি যে কোনো একটা নাম দিতে পারেন ওকে এখানে আর কিছু দেওয়ার দরকার নাই আপনি নিচের দিকে স্কল করবেন দেখেন সি মোড়ে কিছু আছে কিনা ওকে ডেলিভারি ট্রাইভ ওকে এটা লাগবে না ইমপেশন ইমপেশন এখানে যদি আমি ক্লিক করি ইমপ্রেশন এখানে মানে ইমপেশনই থাকবে ঠিক আছে অন্য কিছু দেওয়ার দরকার নাই ইমপেশনই থাকবে যদি নিচেরটা থাকে তাহলে এটা থাকবে না আপাতত প্রথম অবস্থায় আপনি প্রথমটাই দিবেন ইমপ্রেশন মানে ইমপ্রেশন হইলেই মানে আপনার ভিডিওতে কত মানে কত ভিউর জন্য আপনার কত টাকা কাটবে এটা ইমপ্রেশন দিয়েও ইমপ্রেশন দিয়েও কাটতে পারবে নো প্রবলেম তো এখান থেকে আমরা চলে আসবো নিচের দিকে এটা আমি গত বড় ক্লাসে বলছিলাম যে মানে ক্লিক অ্যাড ওয়েবসাইট ট্রাফিক অ্যাডে বলছিলাম যে কত ইমপ্রেশনে কি আমরা তাদেরকে টাকা দিব চার্জ মানে এটা দেখেন লেখা আছে হয় নিউ আর চার্জ এখানে ইমপ্রেশন হলে চার্জ কাটবে ওকে সহজ কথা তো এখানে আমরা এটাতে আর কিছু করব না আমরা নিচের দিকে বাজেটিং বাজেটে চলে আসবো এটা ডেলি বাজেট আছে আপনি চাইলে এটা লাইফ টাইম বাজেট দিতে পারেন লাইফ টাইম বাজেটে আমি কখনোই অ্যাড রান করি না কারণ ডলারটা বেশি চায় ধরেন এটা বাংলাদেশি বিডিটি আসতেছে তো আমি ডেলি বাজেট দিতেছি হচ্ছে ধরেন আমি পাঁচশো টাকা দিব ফেসবুককে পাঁচশো টাকায় দেখি আমার কতগুলো মানুষের কাছে প্রচার করে ওকে ডেলি আমি পাঁচশো টাকা রাখলাম এই অ্যাডটা কত দিন থেকে কত দিন পর্যন্ত চলবে ওকে তো আমি এখানে দিব ধরেন আজকে হচ্ছে চোদ্দো তারিখ আমি চাচ্ছি পনেরো তারিখ থেকে এই অ্যাডটা শুরু হবে মানে পনেরো তারিখ থেকে অ্যাডটা শুরু হবে পনেরো তারিখ কয়টা মানে বাইশটা ঠিক আছে মানে বাইশ ওকে এটা আপনি চাইলে বারোটা হয় তো ওকে আমি এটা ই করে দিই একটা এম দিয়ে দিলাম ওকে পনেরো তারিখে একটা সময় একটা রান হবে ডাকার টাইমে এখানে এলাকা আছে ডাকার টাইম এটা এত তারিখ থেকে রান হবে পনেরো তারিখে এতটা সময় থেকে এটা শিডিউলে থাকবে এটা অটোমেটিকলি রান হয়ে যাবে এত এই টাইমের ওভার হবে না ওকে নো প্রবলেম এই টাইমের ওভার হবে না এটা হচ্ছে ইন টাইম মানে আপনি যদি বলেন যে এই অ্যাডটা আমি ম্যানুয়ালি চেক করব না আমি এটা বলে দিব যে আজকের থেকে আজকের থেকে কত দিন অ্যাড চলবে পনেরো তারিখ থেকে অ্যাড চলবে ধরেন তিরিশ তারিখ পর্যন্ত তাহলে তিরিশ তারিখ থেকে আপনি এটা বলে দিলেন তাহলে তিরিশ তারিখে অটোমেটিকলি এই অ্যাডটা বন্ধ হয়ে যাবে বিষয়টা বুঝতে পারছেন যেমন তাকে বলে দিলেন একজন কাজের লোক রাখলেন একটা শ্রমিক রাখলেন আপনার ইয়ের জন্য একটা বিজনেসের জন্য বললেন যে হিসাব করতে হবে কি হিসাব করতে হবে যে তুমি আমি এতগুলো কাপড় রাখলাম বা এক টি শার্ট রাখলাম ধরো তুমি এক হাজার পিস টি শার্ট রাখলাম এখন আমি ওরে বললাম যে এই এই টি শার্টগুলো মানে তিরিশ দিনের জন্য তিরিশ দিন তুমি এই এক হাজার মনে করো টি শার্টগুলো গুনে শেষ করবা ঠিক আছে তিরিশ দিনের ওভার মানে তিরিশ দিনের তার টাকা দিব আমি তারপরে কি টাকা দিব না এখন এখন তিনি কি করবে তিরিশ দিন যাওয়ার একদিন মানে তিরিশ দিন যাবে গা তারপরে কিন্তু তার কাজটা স্টপ করে দেবো কারণ তারপরে কিন্তু কাজ করলে কিন্তু আমি টাকা দিব না সেজন্য কি করবে কাজটা বন্ধ করে দিবে এখানেও সেম মনে করেন আপনার অ্যাডটা আজকে পনেরো তারিখ থেকে শুরু হবে তিরিশ তারিখে শেষ হয়ে যাবে গা তিরিশ তারিখের পরে আপনার অ্যাডটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনাকে এসব বন্ধ করতে হবে না আর যদি এটা না দেন ইন টাইম যদি না দেন তাহলে আপনি যখন খুশি এসে বন্ধ করে দিতে পারো বিষয়টা বুঝতে পারছো হ্যালো ইয়ে শ্রাবণ হ্যাঁ ভাই বলো তো ইন টাইম আর স্টার টাইমটা কি স্টার টাইম হচ্ছে মানে ক্লাস মানে যখন আপনি চালু করে দিবেন ওইটা হচ্ছে স্টার টাইম আর আপনি যদি চান যে একটা টাইমে যে অফ করে দিতে তাহলে ওইটা হচ্ছে টাইম ওকে ঠিক আছে গুড ভেরি গুড ওকে এটা হচ্ছে কাজ তো দুইটা দেওয়া যায় আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন ওকে আমি দিয়ে দিলাম স্টার টাইম ইন টাইম দিলাম না আমি ম্যানুয়াল এসে ওখান থেকে ওখান থেকে বন্ধ করে দিব আর আচ্ছা, চাইলে আপনি বন্ধ করে দিতে পারেন যে একটা নির্দিষ্ট টাইম ধরে তো ডেইলি বাজেট আমি দিলাম প্রতিদিন পাঁচশো টাকা করে কাটবে পাঁচশো টাকায় কত মানুষ রিচ করবে আমার ইয়েতে পাঁচশো পাঁচশো টাকায় আমি এখানে পনেরো হাজার মানুষকে মানে পাঁচ থেকে পনেরো হাজার মানুষকে আমি রিচ করাইতে পারবো মানে আমার ভিডিওটা দেখবে রেজাল্ট আসবে এটা মিনিমাম হিসাব কিন্তু এর থেকে বেশি হবে কমও হতে পারে তারা একটা অ্যাভারেজ হিসাব দিছে ঠিক আছে এখানে ভিউ আসতে পারে এখানে কত এক থেকে তিন হাজার ঠিক আছে এটা কোনো এটা কোনো হিসাবে না এটা নেই উদাহরণস্বরূপ ঠিক আছে এটা কোনো বিষয় না তো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো এখানে দেখি এক সেকেন্ড ওকে এখানে এখানে আসবো আমরা second continue video view okay এখানে এটা করে দিব আমরা কারণ আমাদের তো ওইটা লাগবে না আমাদের ভিডিও ভিউ লাগবে ওকে একে দেখেন এখানে আমি কতগুলো মানুষকে দেখাইতে পারবো পাঁচশো টাকায় আমি এখানে পাঁচশো টাকায় আমার ভিডিও দেখবে কত আট থেকে চব্বিশ হাজার মানুষ টু সেকেন্ড কন্টিনিউস ভিউস এত পাঁচ থেকে ষোলো হাজার মানুষ ষোলো হাজার ভিউ হবে পাঁচ ডলারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রতিদিনের কিন্তু হিসাব এটা ডেলি হিসাব ওকে তো মোটামুটি এখানে একশো ডলার করলে তো হিউজ ভিউ হবে ঠিক আছে তো ডেলি বাজার শেষ হয়ে গেছে এবার আমি নিচে দিকে আসবো এটা লোকেশনটা সিলেক্ট করব আমি লোকেশনটা কোন দেশে এটা বাংলাদেশের জন্য এত ব্যবস্থা আছে যদি এবার আমি আমেরিকার জন্য দেই এক একজনে একভাবে ই চালায় আর চালায় ঠিক আছে আমি একভাবে চালাই আরেকজন আরেকভাবে চালাই ইউএসের জন্য যদি দেই তাহলে দেখেন মাত্র ছয়শো থেকে উনিশশো ভিউ আসতে পারে কারণ এখানে মানুষ বেশি এর দামি মানুষ এখানে ঠিক আছে আমার এটা হবে না আমি বাংলাদেশের জন্য অ্যাড চালাবো আপনি চাইলে যে কোনো কান্ট্রির জন্য ইউ করতে আরেকটা সিস্টেম দেখাই ধরেন আমার বায়ার আপনাকে কোনো সি লোকেশন দেয় নাই ওকে আপনাকে সিটির কোড দিছে জিপ কোড দিছে ধরেন আমার জিপ কোড কত উনিশশো ষাট এটা হচ্ছে আমার টাঙ্গাইলের জিপ কোড দেখি এবার ইন্টার করি দেখি এখানে কোন কোডটা আসে টাঙ্গাইলের কোড দেখে আসে কিনা আসে নাই ঠিক আছে অন্য দেশে নিয়ে গেছে আমাকে ওকে আমি এবার আমি দেখি আমাদের জিপ কোড ইউএসের সিটিগুলোতে যাই USA wall city name list okay এখানে এটা হচ্ছে স্টেট মেবি একটাতে যাই আমি চোদ্দোশো পঞ্চাশ না দেখি হয় কিনা এখানে আমি সিটি দেরও চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ দেখি আসে কিনা চোদ্দোশো পঞ্চাশ এখানে আসতেছে না মনে হয় এটা বাংলাদেশের জন্য এলাও না ঠিক আছে আই থিঙ্ক বাংলাদেশের জন্য এলাও না এটা এখানে জিপ কোড তো থাকবে নাকি zip code location okay California New York okay new ইয়র্কের একটা আমি ই দেই New York zip code New York postal অথবা জিপ কোড জিপ কোডস আমি অনেক দিন আগে এটাতে আমি এমনি করি নাই কিন্তু এরকম আসে ঝামেলা আসে মাঝে মাঝে ঠিক আছে zip code New York area code area code এটা জিপ কোড দেখি হয় কি না আগের নিয়মটা এখন আছে কি না জিপ কোড কোনটা এটা হচ্ছে area code zip address city okay zip code okay okay দেখি এটাতে নেয় কিনা এই মারছে এগারোশো এগারো হাজার সাতশো বিয়াল্লিশ এগারো হাজার সাতশো বিয়াল্লিশ এগারো হাজার সাতশো বিয়াল্লিশ কি ব্রাউজ করতে পারি কিনা এটা New York United States New York United States চলে আসছে কোন city city country okay country আবার এরকম আসবে কেন ওকে এটা তো নিউ ইয়র্কই ওকে সিটি হচ্ছে নিউ ইয়র্ক যেহেতু নিউ ইয়র্ক দিছি নিউ ইয়র্কে আসবে এখানে তো ভুল দেখানোর কোনো কথা না আসছে তো এটা ওকে যাই হোক এটাই নিউ ইয়র্ক দিছি দেখি অন্য একটা দেখি ধরেন এই একটা দিয়ে আমি কপি করি দশ হাজার শূন্য চার দেখি এটাও হয় কিনা এটাও কেটে দিলাম কান্টি কোড দেওয়া আমি জানি করা যায় কিন্তু আমি করি নাই কখনো হ্যাঁ হয়ে গেছে এই যে দেখেন United States New York postal code post code okay New York post code okay ঠিক আছে এভাবে করা যায় পোস্টাল কোড করা যায় যেহেতু আমাদের এটা বাংলাদেশে অ্যাড চলবে এটা আমি বাংলাদেশ দিয়ে দেবো আমি তো এটা দেখাইছি কিভাবে টার্গেটিং করতে হয় সেম প্রসেস বাংলা লা দেশ okay Dhaka Bangladesh city okay Dhaka Bangladesh division আয় পড়ছে আমার দরকার ফুল বাংলাদেশ আমার ঢাকা বাংলাদেশ তো দরকার নাই বাংলাদেশ লেখি Bangladesh okay okay Bangladesh all country এটা দিয়ে দিলাম আমার এখন হিসাব কিন্তু বেড়ে গেল তো বাংলাদেশ দেওয়ার পর লোকেশন সেট হয়ে গেছে এবার আমার ভিডিওটা এটা ধরেন আমার একটা ফেসবুকের ভিডিও আমি দেখব তো এবার আসি মানে বয়সটা কত বয়সটা যদি আমি দেখতে যাই তাহলে আমি এগুলো কেটে দিই এগুলো দেখার দরকার নাই আপাতত এগুলো কেটে দিই আমার ভিডিওটা কত থেকে কত বয়স পর্যন্ত দেখতেছে আমি কাস্টমাইজেশনে ক্লিক করলাম ইউটিউবের ভিডিওতে যেহেতু এখানে ইউটিউবের ভিডিও দেন যারা ফ্রিলান্সিং করতে আসে তাদের নির্দিষ্ট নির্দিষ্ট কোনো ভিডিও থাকে যে বয়সটা সিলেক্ট করার জন্য তা আমি দেখেন অ্যানালাইটিক্সে যাব অ্যানালাইট তো এখানে দেখেন আমি যখন অডিয়েন্সে আসলাম অডিয়েন্সে আসার জন্য আমি যদি নিচের দিকে আসি একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে কি এগোয়ান জেন্ডার এটা হচ্ছে বয়ের মানে কারা কারা আসতেছে আমার ভিডিওতে ভিউ মেল বেশি ফিমেল মানে ফিমেল কম আর এখানে দেন বয়স কি বয়স আমার কত হচ্ছে আঠারো থেকে চৌত্রিশ পর্যন্ত সবচেয়ে বেশি কিন্তু ভিউ হচ্ছে আর এখানে সর্বোচ্চ চুয়াল্লিশ এরপরে কিন্তু কোনো মানুষ দেখতেছে না তার মানে এটাই আমি টার্গেটিং টার্গেট করি তো আমি হ্যাঁ কে জানি ঘুমাইছে মনে হয় আমি চুয়াল্লিশ পর্যন্ত এনাফ ওকে চল্লিশ বছর পর্যন্ত দিলাম দেওয়ার পর ওকে চুয়াল্লিশ পর্যন্ত দেওয়ার পরে এবার আমি জেন্ডারটা দিয়ে দিব হচ্ছে কি ছেলে এবং মেয়ে দুইটাই থাকবে মানে ও ম্যান এবং ম্যান তো দুইটাই থাকবে অল জেন্ডারটা দিয়ে দিলাম এখান থেকে টার্গেটিংটা আমি দেখাইছি তারপরে যেহেতু আমাদের পেজটা হচ্ছে মূলত আমি আমাদের মানে করেন ইনস্টিটিউটের অ্যাড ক্যাম্পেইন রান করবো ভিডিও ভিউর জন্য তাহলে আমি চাচ্ছি যে এখান থেকে আমি নিচের দিকে আসবো এটা না একটু নিচের দিকে আসবো ওকে আমি show details show more details okay একটু দেয় এখানে দেখেন লেখা আছে ডিটেল টার্গেটিং ওকে লেখা আছে ডিটেল টার্গেটিং এখান থেকে আমি লিখবো হচ্ছে কারা কারা ইন্টারেস্টেড পারসন অনলাইন কোর্স দিয়ে দেই এইভাবে কিন্তু আমি কিন্তু একটা সফটওয়্যার দেখাইছি ঠিক আছে কিভাবে টার্গেটিং করতে হয় online course online online course okay sorry course online course এখানে অনেকগুলো আইতাছে ওকে অনলাইন কোর্স এটা না এটা নিতেছে না তাহলে আমি দিব হচ্ছে make money online make money money make money online দেখে এটা আসে কিনা আসে না তার মানে ডিজিটাল কার আগ্রহ digital marketing marketing okay digital মার্কেটিংয়ে যারা আগ্রহী ইন্টারেস্টেড পারসন তাদের সাথে আমার অ্যাডটা শো করবে ফুল বাংলাদেশে গ্রাফিক ডিজাইনে যারা আগ্রহী ধরুন ভিডিও এডিটিং দিয়ে দেখি ভিডিও এডিটিং এডিটিংয়ে যারা আগ্রহ এডিটিং যারা আগ্রহ তাদেরকে দেখাবে এবং আমি চাচ্ছি যে আমার এই একটা আর কারাকে দেখাতে পারি ইউটিউবে যারা আগ্রহ YouTube YouTube YouTube job YouTube employ YouTube TV okay YouTube marketing দিয়ে লিখে পারি কিনা মার্কেটিং নাই ওকে ইউটিউব ইউটিউবে যারা আগ্রহ ইউটিউবের এমপ্লয়ার ওকে ইউটিউব ইন্টারেস্টেড যারা তাদেরকে এই ভিডিওটা দেখাবো এরকম মনে করেন আপনার মনে যেগুলো আছে সেগুলো দিয়ে দিলেন তারপরে ওই আমার ওই অ্যাপসের মানে আমার ওই সফটওয়্যারের ভিতরে তো সব দেখাবে আমি বলেই দিছি তো আমি এমনি আপাতত করতেছি আরও দেখেন এখানে শো ব্রাউজে যদি ক্লিক করি এখানে থেকে আমি টার্গেটিং করতে পারবো আর ধরেন ডেমোগ্রাফিতে যদি যাই ডেমোগ্রাফিতে কি আছে এডুকেশন এডুকেশনে যদি যাই এডুকেশনে কারা যারা স্কুল বা ইউনিভার্সিটিতে আছে তাদেরকে আমি দেখাবো তাহলে ইউনিভার্সিটি ওইখানে থেকে সিলেক্ট করা যাবে ইউনিভার্সিটি ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ইস স্কুল দেখি হয় কিনা দেখেন অনেকগুলো স্কুলের নাম আইতেছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমি বিভিন্ন স্কুলের নাম দিতে পারবো স্কুল ধরেন এখানে অনেকগুলো স্কুলের নাম আছে ঠিক আছে বাংলাদেশে এগুলো আছে কিনা আমি জানি না আমি চাচ্ছি না এটা যারা স্কুল এখানে দেখেন অনেক সিস্টেম আছে অনেকগুলো রিলেশিপ মানে রিলেশনে যারা আছে তাদেরকে দেখাইতে পারবো যাদের চাকরি দরকার এমপ্লয়ার বা জব করতেছে তাদেরকে দেখাইতে পারবো এমপ্লয়ারে যদি দেখাই এখানে এখানে সার্চ করতে ওই এমপ্লয়ারদের যাদেরকে টার্গেট করতেছেন ওদের এমপ্লয়ারের মানে এমপ্লয়ারের নাম লিখতে হবে আর কি লিখলে হয়ে যাবে তো আমি দেখি ইন্টারেস্টেড পারসন কারা আছে ধরেন আমি চাচ্ছি entertainment family inter okay food and drink যারা আছে শপিং অ্যান্ড এটা তো আছে বিজনেস ওকে ওকে আমি এখান থেকে আরও ঠিক মারি অ্যাডভার্টাইজিং ওকে অ্যাডভার্টাইজিংয়ে যারা আছে তাদেরকে টার্গেট করব আমি চাচ্ছি যে ব্যাংকিংয়ে যারা আছে বিজনেসম্যান যারা আছে তাদেরকে টার্গেট করব তারপরে আমি চাচ্ছি যে ইকমা এখানে কি লেখা ইকোনমিক্স ওকে ইকোনমিক্সে যারা আছে তাদের টার্গেট করব তাহলে এইভাবে কিন্তু আমি টার্গেট করে ফেলতে পারতেছি ঠিক আছে আমি ডি দেখেন এখানে সবগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে আমি ওদেরকেও কিন্তু টার্গেট করতে পারবো এভাবে আপনি টার্গেট করবেন ঠিক আছে আপনার মনে যেটা আছে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড মানুষগুলোকে টার্গেট করবেন আর যদি না করেন সমস্যা নাই এগুলো না দিলেও কিছু যায় আসে না দুই সালের মেটা বাসনে এগুলো না দিলেও কিছু যায় আসে না ওটা আপনার ভিডিওর উপর নির্ভর করে আপনার যে মানুষগুলো আছে আপনার ভিডিও দেখার ওই মানুষগুলোকে অটোমেটিকলি দেখাবে তো ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করবো এবার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবো হচ্ছে ইংলিশ ইংলিশ বাংলা আপনি সবই দিতে পারেন আমি ইংলিশ অল ইংলিশ দিয়ে দিলাম এবার নিচের দিকে আসবো এখানে প্লেসমেন্টটা যদি আমি বলি আবার আমাদের রেকর্ডিং হচ্ছে কি ওকে হ্যাঁ আমি যদি ম্যানুয়ালি দেখাই আপনার প্লেসমেন্ট আপনার অ্যাডটা কোথায় কোথায় শো হবে যদি এখানে দেখাই দেখেন কোথায় কোথায় শো হবে এরকম জায়গা আছে যেমন ফিডস আছে স্টোরিজ আছে ইনস্ট্রিম আছে তারপরে সার্চ আছে মেসেজ আছে আরও অনেক কিছু আছে ঠিক আছে এগুলো জায়গায় কিন্তু আপনার অ্যাডটা শো হবে এটা যদি আপনি চান ম্যানুয়ালি তুলে দিতে পারবেন আমি চাচ্ছি না এরকম থাকবে না অটোমেটিকলি আরও মানুষের কাছে যে যে ইউটিউব মানে ফেসবুকের যে মাধ্যমগুলো আছে অটোমেটিকলি ওই ওই জায়গাগুলোতেও অটোমেটিকলি আপনার ভিডিওর অ্যাডটা শো করবে আমি অটোমেটিকলি সবসময় দিবেন ম্যানুয়ালি দেওয়ার দরকার নাই ঠিক আছে তো এটা দিয়ে আমি এবার যেটা করব নেক্সট করে ফেলবো শর্টকাট এবার একটা নাম দিতে হবে এখানে ধরেন নিউ অ্যাডসেট দুই হাজার বাইশ দেখি একটা হয় কিনা ওকে হয়ে গেছে এবার আসি হচ্ছে আমার একটা ভিডিও অ্যাড চালাবো এই পেজের ফ্রিলান্সার রাজু ওকে এখানে অ্যাড রিভিউ ওকে এখানে আমি এটা দেওয়ার পর আমি এখান থেকে অ্যাড কি করব তৈরি করতে পারবো অ্যাড তৈরি বলতে কি আমি এখানে যে অ্যাডটা তৈরি করব বা যে ভিডিওটা আমি চালাবো ওই ভিডিওটা চাইলে আমার পেজে শো করবে না আমার পেজের শো করবে না আমি পেজটা যদি আমি বলি একটু এফবিতে যদি যাই ওই যে আমাদের এঙ্গেজমেন্ট পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডটা দেখাইছিলাম না হ্যাঁ। ওখানে বলছিলাম না যে আমাদের পেজের ভিতরে কোথায় শো করবে পোস্টটা ধরেন এটা হচ্ছে আমাদের একটা পেজ ধরেন এই যে পোস্টটা আছে আমি চাচ্ছি এই ভিডিওটা প্রচার করতে ঠিক আছে তাহলে কি আমি এটা মধ্যে এটা যদি আমি সিলেক্ট করে দেই বা এই পোস্ট এই ভিডিওটা যদি আমি সিলেক্ট করি বা যে কোনো একটা ভিডিও যদি আমি সিলেক্ট করে দেই আমি একটা ভিডিও নেই ওগুলা অনেক আগেকার ভিডিও ওকে ধরেন আমার এই ভিডিওটা আমি নিতেছি এই ভিডিওটা আমি কি পোস্ট করব যদি আমি এবার এখান থেকে যদি নতুন অ্যাড রান করি মানে ক্রিয়েটে অ্যাড যদি আমি এখান থেকে অ্যাড রান করি ক্রিয়েটে অ্যাড দিয়ে তাহলে কি আপনার পেজের কোনো জায়গায় এই পোস্টটা মানে আমি যে একটা পোস্ট করব ওই পোস্টটা কোনো জায়গায় শো করবে না ঠিক আছে আপনার সমস্ত পেজের ভিতরে কোনো জায়গায় ওই পোস্টটা থাকবে না ওইটা ওইটা শুধু যাদেরকে টার্গেট করবেন তারাই দেখতে পারবে আপনার অডিয়েন্সগুলো চালিয়ে দেখতেও পারবে না চালিয়ে নাও দেখতে পারে কিন্তু আপনার এই পেজের ভিতরে আপনার যে পেজ আছে এখানে কোনো জায়গায় শো করবে না আর যদি আপনি use the existing existing post যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনি ওইখান থেকে যে কোনো একটা পোস্ট শেয়ার করতে পারবেন তো আমি চাচ্ছি যে সব সময় যখন আপনি পোস্টটা দিবেন তখন এই দুই নাম্বারটা দিয়ে আপনি পোস্ট করবেন কারণ কেউ যদি লাইক কমেন্ট শেয়ার করে তাহলে কি আপনার পেজটা মানুষ দেখতে পারবে যে এখানে এতগুলো লাইক পড়ছে এখানে এতগুলো কমেন্ট পড়ছে এটা এতগুলো ই পড়ছে কিন্তু সবাই কিন্তু দেখতে পারবে ঠিক আছে আর ওইটা যদি করি কেউ দেখতে পারবে না একটা বন্ধ হয়ে গেলে ওটা বন্ধ হয়ে যাবে তো আমি চাইতেছি এখান থেকে সিলেক্ট করব একটা পোস্ট সিলেক্ট একটা ভিডিও সিলেক্ট করব ধরেন একটা ভিডিও আমি এখানে একটা ভিডিও নেই এটা হচ্ছে আমি আর একটা ভিডিও নিলাম ধরেন কন্টিনিউ করে ফেলি একটা ভিডিও নিয়ে ফেললাম দেখেন একটা ভিডিও নিয়ে ফেললাম এবার যতগুলো মানুষ এখানে আছে শেয়ার মানে এখান থেকে আমাদের ভিডিও নেওয়া হয়ে গেল এখানে শেয়ার করলো লাইক করলো সব আমাদের পেজের ভিতরেই শো করবে এখানে কত ভিউ হলে সব আমরা এখান থেকে দেখতে পারবো সবসময় এটা দেয়া ইউজ করবেন আগে সুন্দর করে আপনার পেজের ভিতরে পোস্টটা করবেন করার পরে আপনি ওই পোস্টটা নিয়েই কাজ করবেন তো এটা কেটে দিলাম তো এখান থেকে বাটন বাটন যদি দেই ভিডিওর কারকর ভিডিওর ভিতরে দেখতে পারবেন এখানে বাটন দেওয়া থাকে ভিডিও অ্যাডের ভিতরে যে কল লাও এরকম বাটন থাকে কিন্তু ওকে তো বাটনটা যদি আপনি চান দিতে পারেন দেখি এখানে কি কি বাটন দেওয়া যায় লার্ন মোড দিতে পারেন shop now WhatsApp book now call now download listen আর অনেক কিছু যদি লার্ন মোড দেন যদি কেউ যদি চায় আপনার আপনার আপনার আরও কিছু দেখতে বা আপনার সাথে যোগাযোগ করতে বা আপনি যদি চান যে আমার এই ইউটিউবের ভিতরে আমি সাবস্ক্রাইবার দরকার তাহলে কি করবেন আপনার যে ইউটিউবের লিঙ্ক আছে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কি করবেন এখানে থেকে এই জায়গায় দিয়ে দিবেন ইউটিউবের লিঙ্ক তাহলে যদি কেউ ক্লিক করে আমি যদি আপলোড করি এটা কেউ যদি ক্লিক করে লার্মোরে অটোমেটিকলি আপনার কোথায় চলে যাবে আপনার ইউটিউব চলে যাবে এটা আমি যদি দেখে আপনাকে প্রিভিউ দেয় প্রিভিউতে যাই প্রিভিউতে যাওয়ার পর এখানে হচ্ছে অ্যাড এবার আমি লার্নে এখান থেকে ক্লিক হবে না ওকে লার্নে যদি আমি ক্লিক করি আমার ইউটিউবে চলে যাবে এটা লিঙ্ক করা হয়েছে এই দেখছেন ইউটিউব ডট কম উপরে কিন্তু একটা সুন্দর করে লেখা আছে ইউটিউব ডট কম তার মানে এখানে ক্লিক করলেই আমাদের ইউটিউবে চলে যাবে এখান থেকে আমরা সাবস্ক্রাইবারও নিতে পারবো তো এভাবে না করে আমরা এখান থেকে এডিটে চলে যাই ওকে তো এখানে চাইলে আপনি বলেন যে আপনার ইউটিউবের দরকার নাই ভিডিও ইউটিউবের চ্যানেলটা প্রচার করার দরকার নেই আপনি যেটা করবেন এটা ডিলিট করে দিয়ে ডিলিট করে দিলাম ওকে আমি ই করি ডিলিট না করে চেঞ্জ করে দিই লার্ন নাও বাটন থেকে আপনি যেটা করতে পারেন কল নাও বাটন দিতে পারেন চাইলে আপনার সাথে যে কেউ অথবা সাবস্ক্রাইব নাও ওকে এখানে একটা জিনিস আছে দেখেন সাবস্ক্রাইব নাও এটা আমি ভুলে গেছিলাম এবার দেখেন সাবস্ক্রাইব নামে যদি আমি ক্লিক করি এবার আমার বিড আমার কেউ এখানে সাবস্ক্রাইব করতে পারবো আমি সরাসরি আমার ইউটিউবের ভিডিও আমার এখান থেকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারবো মানে চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব আইসে আমি চাইলে এখান থেকে ইউটিউবের ভিডিও প্রমোশন করতে পারবো তো এটা যদি না চান তাহলে আপনি কল নাও বাটন দিয়ে দিতে পারেন কল নাও বাটনগুলো আপনার যদি ইয়ের বিজনেস থাকে লোকাল বিজনেস থাকে একটা নাম্বার দিয়ে দেবেন zero one six four double one two seven three two seven three six three okay একটা নাম্বার দিয়ে দিলাম এটা হচ্ছে একটা নাম্বার আপলোড করে দিলাম এবার যে চাও চাইলে এখানে ক্লিক করলে আমার কল করতে পারবে আমার কাছে কল চলে আসার কথা ওকে কল নাম্বারটা দেখতে পারবে আমার কাছে কলে চলে আসবে তো এইটুকুই কাজ এইটুকুই কাজ কি আপনি করতে পারবেন আপনারা হ্যাঁ আর কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন কোন জায়গায় বুঝেন নাই সে জায়গায় বলেন আমারে মেঘভাই শিল্প চেষ্টা যদি এই ইউটিউব ভিডিও করতে হয় তাহলে কি বেঁচে থাকবো এগুলা বুঝি নাই মানে যেভাবে দেখাইছে হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা যদি আমি ইউটিউব ভিডিও প্রচার করতে যাই একই রকম থাকবে এগুলা সব হ্যাঁ করতে পারেন একই রকম করতে পারেন কিন্তু দেখি দাঁড়ান এক সেকেন্ড এখানে ইউটিউবের একটা ভিডিও এনে দিয়ে দেওয়ার পরে এখানে সাবস্ক্রাইব করতে পারেন ধরেন আমি এখানে দিয়ে দিই হচ্ছে দেখি হয় কিনা আগে তো লিঙ্ক দেওয়া গেছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এটা হওয়ার কথা যেহেতু তারা সাবস্ক্রাইবের অপশন দিয়ে দিছে এটা হবে আই থিঙ্ক কিন্তু সমস্যা হচ্ছে আমি এখান থেকে প্রিভু না পেজ তো থাকতেই হবে মাসবি পেজ না থাকলে তুমি প্রচারটা করবা কোন জায়গায় এই উপরে দেখো একটা পেজ কিন্তু এখানে বলে দিচ্ছে আইডেন্টি ইউর পেজ আপনার যে কোনো একটা পেজ এখান থেকে বলে দিতে হবে দেখেন এখানে আমার অনেক পেজ আছে ঠিক আছে মানে হ্যাঁ ফেসবুকে যদি চান যে আমি ফেসবুকে এটা প্রচার করব না আমি চাচ্ছি গুগলে প্রচার করতে তাহলে কি করতে হবে গুগল অ্যাডে ভিডিওটা রান করতে হবে তাহলে গুগলের বিভিন্ন মাধ্যমে আপনার ভিডিওটা কি প্রচার হবে ঠিক আছে এটা শুধু ফেসবুকের জন্য এরকম অ্যাড আপনি অনেক দেখতে পারবেন যে ইউটিউবের সাবস্ক্রাইবারের অ্যাড এখানে থাকে ঠিক আছে কারো চোখে পড়ছে কিনা আমি জানি না ওকে তো এইটুকুই কাজ আমি আমি প্রিভিউ দেখতে চাচ্ছি কিন্তু প্রিভিউতে ওকে এটা করার পর প্রিভিউটা আমি ক্লিক করতে পারতেছি না এখানে ক্লিকে এখন এখানে কোনো কাজই করবে না মেবি ওকে অ্যাডভান্স